আসসালামাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিওটা বেসিক্যালি ফেসবুকের জন্য বানানো অ্যান্ড আমার সাথে যারা আছে ফুল স্কোয়াড আছে একটা বাইক শুধু মিসিং ওইটা ফ্লাইওভার থেকে অ্যাড হবে সবগুলো আছে বাইক রাইডে যেতে মন চাইছে বাট জয় বলছে জয় তো বাইক সেল দিয়ে দিছে তাই গাড়ি কিনছে এই গাড়ি নিয়ে এখন যাবে আমাদের সাথে একটা গাড়ি অ্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হুন্ডা সাতটা বাইক আমরা যাচ্ছি Mawa after a long time after a long time এসো খেলে দিব খেলে দিব আমি একটা জিনিস বুঝতেছি না আমি যেদিন খেলতে চাই সেদিন খেলোয়াড় পাই না সো লেট সি অ্যান্ড মানে সে মানে খেলা মানে সে নর্মালি চালানো আর কি বেসিক্যালি নর্মালি চালাই এই ঠান্ডার মধ্যে যদি এমনি চালাই মাইরও খেতে পারি রাইডিং শুজটা শুধু পরে নিছে আর হুডি পরছি তিনটা তিনটা না একটা সোয়েট শার্ট এই আর কি অ্যান্ড ফুল ভিডিওটা আমি ফেসবুকে আপলোড দেবো just just fun you know so let's go pack up এক্সস্টের সাউন্ড শুই না আবার কেউ ভয় পায় না কেউ গালাগালি দিয়ে না ডিবি গিলারটা খুলে ফেলছি নাইস না নাইস লেটস গো কিন্তু জয়েন হয়ে গেছে অ্যান্ড এই বাইকে আছে মুকু অ্যান্ড নাভেদ অ্যান্ড আমার এক্সস্টের যে সাউন্ড মুকু হাই দে ব্লগ তুই এডিট করবি এক্সস্টের যে সাউন্ড আমি টান দিলেই তো মনে করেন অবস্থা খারাপ হয়ে যায় ফোর সিক্স সিক্স সিক্স চার হাজার ছয়শো ছেষট্টি হয়ে গেছে ওরা কে কি কথা কয় গন্ধদা আসে হয়েছে নামেদের বাপের পালসার ইউজি ফাইভ আসতে গন্ধদার বাইক চালাইতেছে মুইন এই যে মুইন হয়েছে এই যে এইটাতে আছে মুইন অ্যান্ড রিফাত আয় দে মইন আজকে প্ল্যান করছে যে ফোর বি দিয়ে ভি থ্রি রেখায় দিবে নাকি but X connected breaking period শেষ বাট নাম্বারটা অনেক সুন্দর সো আস্তে আস্তে করে আগে যায় আর ফাহাদ ভি থ্রি নিয়ে চলে গেছে তেল ভরতে টাই না তো দাঁড়াইছিলাম নেক্সট আরেকটা টুল আছে ওখানে হাসিফকে পাঠাই দিছি যেহেতু ওইটার ব্রেকিং পিরিয়ড চলতেছে এই মোয়েন ওই ব্রিজে দাঁড়াবো নে ঢেউ ব্রিজে বিসমিল্লাহ রহমান রহিম ঠান্ডা যতটা ইয়া মনে করছিলাম এর চেয়ে দ্বিগুণ ঠান্ডা দুইটা বাজে লেটস গো এখন দিতে হবে ফক এখন চাকা চাক লাগতেছে না দ্যাট ওয়াজ অ্যামেজিং ভাগাভাগি একটু ঠান্ডা করে ইঞ্জিনটা ভাই আমি মনে হয় কানে কিছু শুনি না ওয়াও নাইস একশো উনপঞ্চাশের ব্লগে বলতে সুপারটেক করতে পারে না হ্যাঁ নাইস নাইস আরো বলো এই একদম বারোটা থেকে চব্বিশটা বাজে যেতেছে ভাইরে ভাই ভুল করে ফেলছি আজকে এসা আজকে এই রাতে রাইড বাইক রাইড করার জন্য আমার পনেরো থেকে বিশ দিন ভুগতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা আমি বুঝে গেছি আমার যে ঠান্ডার সমস্যা আছে আমার দরকার ছিল আরও কিছু পরে আসা কুয়াশা এই জায়গায় কুয়াশা অ্যান্ড আমার এই পাশে আজমিরের ফুলবি বাকি বাইক কয়েকটা সামনে চলে গেছে অ্যান্ড পিছনে গাড়িটা আছে আল্লাহ পানিও পরে বাপরে বাপ সো ফাইনালি আমরা চলে এসেছি শেষ আমার হাত শেষ পুরা খাবারের টেবিলে বসে গেছি বাট আমাদের সাথে অনেক বড় ধরনের একটা মাছ বাজারের মানুষজন আছে অ্যান্ড এই শুধু মাছ মাছ চিলের কেন বলো বন্ধ কেন কি হ্যাঁ। এখন আমি গোপুর দিয়ে ভিডিও করতেছি গায়েস কেমন লাগতেছে গায়েস কমেন্টে জানান গায়েস আর এখন একটু নদীর সিনারি দেখবো এই আর কি নদীর সিনারি দেখেই মনে করেন মুভ ঢাকার উদ্দেশ্যে রওনা হব বেশি খেয়ে ওয়াও নাইস ওরে রে ইজ হেলমেট ইজ হেলমেট কেন ঠিক আছে ক্যামেরা থাকলেই একশো একশো না এখন একটু ঘাটে যাবো ঘাটে যে চিল টিল করে বিআইডিডব্লিউটিএ ড্রেজার বেস সমুলয় সমুলিয়া সমুলিয়া ঘাট ঘাটে মানুষ কই আজকে ফেরি অফ মেবি হ্যাঁ ফেরি অফ ঠান্ডাটা আজকে প্রায় বেশি মানুষজন কম আছে ঠান্ডাটা বেশি কি চাই ওয়াশরুমে যাবি কই ওয়াশরুম হোটেলে চল যা <laughs> জুয়েল বন্ধুর ওয়াশরুম লাগছে গাড়ি গাড়ির টুরেও শেষ এইরকম করে ভাই ঠান্ডায় কথাই কইতে পারতেছি না হইতেছে যে বরফ পড়তেছে বরফ বরফ আমি এই মানে এই তীব্র শীতের সিজনে এই ফার্স্ট টাইম আমি মনে করেন যে এই কুয়াশার মাঝখান দিয়ে বাইক চালাইছি <coughs> গাড়ির মধ্যে তো লাস্ট টাইম সাজেক বান্দরবন মেরে আসছি বাট বাইকে শেষ একদম মানে ক্যামেরা কি আসতে জানে না বাট কুয়াশা মাথা নষ্ট আর আমার পিছনে কিন্তু সাতটা বাইক একটা গাড়ির লাইট পড়তেছে আর আমার maximum speed forty five to fifty রাখছে আপাতত হাত পুরা শেষ আমার দরকার ছিল ভারী গ্লাভসগুলো বাসা থেকে নিয়ে আসার আমি সামনে পাইছি যে স্ট্যান্ডার্ড গ্লাভস ওই স্ট্যান্ডার্ড গ্লাভস নিয়ে এসে পড়ছি স্ট্যান্ডার্ড গ্লাভসগুলো একটু পাতলা ডিবি কিলার লাগাই ফেলছে কারণ এখন ঢাকা ঢুকতেছি সব মানুষ ঘুমাইতেছে দ্যাটস ওয়াই ডিবি কিলারটা ইনস্টল করে ফেলছি অ্যান্ড অলরেডি বাঁচতেছে পাঁচটা পাঁচটা তিরিশ মেবি গাড়ির মধ্যে টোল কারণ হাতই কাজ করে না টোল দেবো কই থেকে <laughs> আমার কথা হয়েছে এই টোলটা নিয়ে ব্রিজ হয়ে গেছে তো অনেক বছর হয়ে গেছে এই টোল কই যায় ওকে ওকে স্যার এই যে এই গাড়িতে এখন মানে দিতে হবে মামা ব্লক চলে ওকে ওকে সো <laughs> এখানে একটু চা খাইলাম আর ওয়েদারটা কুল কুল লাগতেছে কি রে তোরা এরকম করতেছিস কে যা বাসা যা জল বাসা যা ডান মামা ডান গ্লাভসটা পরে ফেলো আস্তে আস্তে করে এরপর এ হাতে ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাভ ফান এই চল এই I'm going I'm going home Hasib আল্লাহ হাফেজ টাটা ও দুইটা সোয়াগ মামা তুমি এখন এটার ভিতরে চাবি দিতেছো ভালো হয়েছে ব্যাপারটা গন্ধ যখন এই পাশের থেকে পাশে চাবি দেয় ধরনটা সেম না হ্যাঁ সেম তো এগুলো সব সেম হবে সোয়াগ না দুই রকম রে একরকমই থাকবো ভালো হইব আজকে তো আমরা পিলিয়ন রাইড করছি ইনশাল্লাহ ওয়ান ডে সব সিঙ্গেল সিঙ্গেল বাইক থাকবে ওয়ান ডে ইনশাল্লাহ সো আজকের মোটর ব্লগটা এই পর্যন্তই অনেক কথা বলছি অনেক গেজান গেজাইছি খুব সো ভালো লাগছে খারাপ লাগতেও পারে কারণ ফেসবুকের ব্লগ এক এক টাইপের হয় sure to content দিয়ে কথা thanks for watching this video if you like this video don't forget to share and ইনশাআল্লাহ আপডেটেড থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ